কপিরাইট স্ট্রাইক কেন আসে তো বন্ধুরা অনেক ক্ষেত্রে অনেক ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে তো অনেকভাবেই কপিরাইট ক্লাইম আসতে পারে এটার কোনো এক্স্যাক্টলি একটা কোনো কারণ নাই তো কি কি কারণে কপিরাইট স্ট্রাইক আসতে পারে সেটি নিয়ে আলোচনা করবো এই বিষয়ে আপনারা অনেকেই মনে করেন যে শুধুমাত্র মনে হয় অন্য ভিডিও ইউজ করলে কপিরাইট স্ট্রাইক আসে না বন্ধুরা এটা একটা ভুল ধারণা তো ভিডিওটি শুরু করা যাক এবং জানা যাক কি কি কারণে কপিরাইট স্ট্রাইক আসতে পারে হ্যালো বন্ধুরা আমি আছি আকুল ভাই আর আপনারা দেখতেছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটি যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে সে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমরা ইউটিউব রিলেটেড ভিডিওগুলো বানিয়ে থাকি তাই যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখন বলি কপিরাইট স্ট্রাইক কেন বা কি কি কারণে আসতে পারে কপিরাইট স্ট্রাইক আসতে পারে প্রথমত অন্যের ভিডিও ইউজ করলে এবং আপনি যদি অন্যের কোনো থাবনেইল কপি করেন বা আপনি একটু তার থামনেলটা স্ক্রিনশট মেরে একটু মডিফাই করে আপনি আপলোড করলেন সেটা সেক্ষেত্রেও আসতে পারে অন্যের ভিডিওর টাইটেল কপি করলে অন্যের ভিডিওর ডিসক্রিপশন বক্স পুরোটা হুবহু কপি করে দিলে এবং অন্যের ট্যাগ যেগুলো রয়েছে সেখানে তাদের ট্যাগ হুবহু কপি করলে কারণ সেখানে তার চ্যানেলের নাম থাকে এই ধরনের বিভিন্ন কারণে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে অথবা কপিরাইট ক্লাইমও আসতে পারে এরপর রয়েছে অন্যের বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মিউজিক ব্যবহার করলে তো এই সমস্যাটি তো এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রেই এই কারণেই কপিরাইট স্ট্রাইক আসে কপিরাইট ক্লাইম আসে সেটি হচ্ছে অন্য কোনো ওয়েবসাইট থেকে copyright copyright free music use করা যেমন ইউটিউবের কিন্তু নিজস্ব একটা অডিও লাইব্রেরি রয়েছে যেখান থেকে আপনারা যদি কপিরাইট ফ্রি মিউজিকগুলো ইউজ করেন সেখান থেকে কোনোই সমস্যা হবে না আপনার ভিডিওর এটা একটি বিশ্বস্ত সাইট আর ইউটিউব কখনোই আপনাকে কপিরাইট ক্লাইম বা স্ট্রাইক দেবে না আপনি যদি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ইউজ করেন সেক্ষেত্রে তারা যে হ্যাঁ আজকে বলতেছে কপিরাইট ফ্রি দুই দিন পরে যে তারা কপিরাইট ফ্রি বলবে না সেটার কোনো গ্যারান্টি নেই তো বন্ধুরা ভিডিও অডিও ছবি ইউটিউবের ভাষায় এক কথায় হচ্ছে অন্যের যে কোনো কিছু ইউজ করাই কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইকের আওতায় পড়ে তো আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন কি কারণে কপিরাইট স্ট্রাইক আসতে পারে আর কপিরাইট ক্লাইম কি কারণে আসতে পারে তো অন্যের যে কোনো ছবি ভিডিও ভয়েস অডিও যাই হতে পারে সেগুলো ইউজ করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা কপিরাইট ক্লাইম আসতে পারে তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও একটি সুন্দর এবং ইন ডিটেলস সব কিছু বিস্তারিতভাবে একটি ভিডিও আসবে তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন আর আমরা সবসময় ইউটিউব রিলেটেড ভিডিও দিয়ে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এইদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও দুটি দেখে নিতে পারেন এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য